ঘাড় ব্যথা মাথা ব্যথা এটা নিয়ে আসলে আমাদের প্রত্যেকেরই মানে কিছু না কিছু সমস্যা থেকেই থাকে কারো ঘাড় ব্যথা কারো না হয় মাথা ব্যথা এই ধরনের বিভিন্ন বাত ব্যথা বিভিন্ন ধরনের ব্যথার সমস্যা নিয়ে নিশ্চয় আসে আপনার কাছে তো এই সাম্প্রতিক সময় এই শীতকালটায় আপনি কি ধরনের পেশেন্টগুলো বেশি পাচ্ছেন ধন্যবাদ আপনাকে আসলে ঘাড় এবং মাথা ব্যথা অনেক প্রকার প্রবলেম হতে পারে একটা মানুষের এবং এটার প্রকারভেদ তীব্রতা অবস্থান বিভিন্ন রকমভাবে প্রকাশ পায় রুগী আমাদের কাছে আসে অনেক সময় মাথার প্রবলেমের কারণে ঘাড়ে ব্যথা হতে পারে অনেক সময় ঘাড়ের বা সমস্যা বা প্রবলেমের কারণে মাথা ব্যথা হতে পারে এবং অনেকগুলা ডিজিজ আছে যে যে সকল ডিজিজে ঘাড় মাথা ব্যথা দুটো হতে পারে বা আলাদা আলাদা হতে পারে এখানে শুধু যে ঘাড়ের সাথে মাথা ব্যথা হতে পারে তা না তার সাথে অন্যান্য আরও বিভিন্ন সিমটম দেখা দিতে পারে যেমন অনিদ্রা দীর্ঘদিন না ঘুমানো বমি বমির ভাব তারপরে হচ্ছে মাথা ঘুরানো চোখে জাপসা দেখা বা কম দেখা হাত অবশ্যই আসা বা ঝিঝি লাগা শোল্ডার এবং কাঁধের পিছনে বোধহীন অনুভূতিহীন বা জ্বালা পোড়া জাতীয় বিভিন্ন অসুবিধা দেখা দিতে পারে অনেক সময় স্পাইন বা ঘাড় বা বেঁকে যেতে পারে বা একটু কাত হয়ে যেতে পারে বা ঘাড়ের যে একটা অবস্থান যে ন্যাচারাল বা নিউট্রাল অবস্থানে থাকার কথা সেটা থাকতে নাও থাকতে পারে অনেক সময় দীর্ঘদিন থাকতে থাকতে দেখা যাবে যে ঘাটটা স্টিফ হয়ে যেতে পারে স্টিফ নেক যেটা আমরা বলে থাকি একেবারে ফিক্সড বা রোগী যদি চাই যে বলি যে মুভমেন্ট করতে সে একেবারে সে দেখা যাচ্ছে ডানে বা বামে করতে পারবে না মাথাটা ঘোরাতে পারে না হ্যাঁ এটার সাথে অনেকের কানে প্রবলেম হতে পারে কানে শোষো ভোবো এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে আবার মাথা ব্যথারও বিভিন্ন টাইপ হয় অনেক সময় কপালের দিকে ব্যথাটা হতে পারে অনেক সময় চোখের এক এক চোখের দিকে পেইন হতে পারে অনেকের দুই চোখের দিকে পেইন হতে পারে অনেকের মাথার পুরো মাথায় ব্যথা হতে পারে অনেকে শুধু পিছন সাইডটায় ব্যথা হতে পারে তো আসলে এটা একটা বিশাল সাবজেক্ট এবং মেডিকেল সায়েন্সে এটা নিয়ে দীর্ঘদিনই বিভিন্ন ডাক্তাররা চিকিৎসা এবং গবেষণায় লিপ্ত আছেন তো আমরা ঘাড় ব্যথার কমন যে সমস্যাগুলো আমরা পাই আমাদের নিয়মিত প্র্যাকটিসে আপনি যেটা জানতে চেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে হচ্ছে সার্ভাইকাল ডিক্স প্রলাপস মানে সেই ক্ষেত্রে কি এক ধরনের মাথা ব্যথা হয় যেটা সার্ভিকোজেনিক হেডেক হেডেক হতে পারে বলা হয় যে ব্যথা মানে সূত্রটা আসলে বা উৎসটা হলো তার ঘাড়ে কিন্তু ব্যথা হচ্ছে তার মাথায় মাথা হতে পারে চোখের বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে তেমন কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না বা আদার্স পরীক্ষায় কোনো সমস্যা আসেনি বাট তাহলে তার ব্যথাটা মানে সূত্রপাতটা কোথা থেকে হ্যাঁ, এটা হয় প্রায় রোগী দেখা যায় যে মাথা ব্যথা মাথা চোখের পিছনে ব্যথা বা ঘাড়ের পিছনে ব্যথা নিয়ে ঘুরছেন চোখের ডাক্তার সাহেব দেখে হয়তো বলছে না চোখ কোকে আছে অনেক সময় প্রেশার চিন্তা করে হাই প্রেশার লো প্রেশার না এগুলো ভালো থাকে তো তখন দেখা যায় যে এটা আসলে ঘাড়ের থেকেও আসতে পারে সার্ভাইকোজেনিক হেডেক যেটা আমরা বলে থাকি তো আমি যেটা বলছিলাম যে পিএলআইডি একেবারে কমন বা ডিক্স প্রোলাপস ঘাড়ে সার্ভাইক সার্ভাইকেল ডিক্স প্রোলাপস এটাই সবচেয়ে আমরা এখন বেশি পেয়ে থাকি তার সাথে হচ্ছে সার্ভাইকাল স্পাইন যে আছে আমাদের সি কার্ভ বলি আমরা ইংরেজি সি অক্ষরের মতো কার্ভটা এই কার্ভটা অনেক সময় ডিটোরিয়েট করতে পারে বা স্ট্রেট হয়ে যেতে পারে তো সি কার্ভ কার্ভ নষ্ট হয়ে যাওয়া বা কার্ভ সিটা আই হয়ে যাওয়া ইংরেজি আই অক্ষরের মতো সোজা হয়ে যাওয়া তখনও কিন্তু আপনার ঘাড়ের ব্যথা বেদনা বা প্রবলেম হতে পারে তাছাড়া অনেক সময় ঘাড়ের যে মাসেলসগুলো আছে আমাদের বিভিন্ন মাসেল আছে আমরা যে মুভ করতে মাসেল কাজে লাগে বা মাসেলই আমাদের ঘাড়কে মুভ করে থাকে এই মাসেলে অনেক সময় স্প্রেইন হতে পারে মানে মাসকুলার স্প্রেইন এটা বেশ একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় এবং কমন খুবই ব্যথা হয় সেক্ষেত্রে আমাদের কি করণীয় আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো কিন্তু একজন দর্শক যেহেতু আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আচ্ছা। ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম আমি আবুল কালাম পঞ্চগড় আটোয়ারি থেকে বলছিলাম জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আমার আমার 20 দিন থেকে কোমরে অনেক ব্যথা কিন্তু আমি আমার গ্রাম্য এক ডাক্তারের কাছে আমি ওষুধ খাইছি প্লামেক্স দিছে আর গ্যাসের ওষুধ দিছে আর ডম্পিডন দিছে এগুলা খাইছি খায় কমছে কিন্তু এই যে রক থেকে শুরু করে আপনার হাঁটু থেকে উপর পর্যন্ত কনকন করতেছে আর কোমরটা বসে থাকলে আপনার শুধু ব্যথা করে তাছাড়া বেড়া হাঁটা চলা করলে মানে ব্যথাটা একটু কম মানে জি আমার বয়স হচ্ছে আপনার বত্রিশ বছর আমি হচ্ছে চালাই সাধারণত আচ্ছা আপনি বলছিলেন হাঁটা হাঁটা চলাফেরা করলে কমে যায় না চলাফেরা করলে হালকা একটু কম মানে ব্যথাটা অত অনুভব হয় না কিন্তু বসে থাকলে আমি উঠে দাঁড়াইতে পারতেছি না আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আর আর পা হাঁটু থেকে উপর পর্যন্ত কন কন করে কন কন করে জি জি বুঝতে পেরেছি আপনার উত্তর দিচ্ছি ওনার কোমরে ব্যথা এবং পায়ের দিকে হাঁটু থেকে উপরের অংশে থাইয়ে এবং উরুতে যেটা আমরা এখানে কন কন জাতীয় ব্যথা কন কন অলসো পেইন এটা এক প্রকারের ব্যথা তো এক্ষেত্রে আপনাকে আমি যেটা বলবো প্রথমত আপনার কিছু বেসিক কারেকশান প্রয়োজন আপনি যে কাজটা করেন এই কাজের ক্ষেত্রে আপনার মাজার উপর বা কোমরের উপরে কোনো প্রেশার পড়ে কিনা সেটা আপনাকে একটু খেয়াল করতে হবে ভুলভাবে কাজটা করতেছেন কি না বসা ঠিক আছে কিনা আপনি যে বলছিলেন বসে থাকলে উঠতে কষ্ট হয় সো আপনি কি বসাটা ঠিকমতো বসছেন কি না সেটাও একটা ইম্পর্টেন্ট বসার ক্ষেত্রে যে স্পাইনটাকে মেরুদণ্ডকে সোজা করে বসা স্ট্রেট বসা সামনে কুজ হয়ে না বসা অনেক সময় অনেক সময় দীর্ঘ সময় বসলেও এই সমস্যাটা দেখা দিতে পারে সো এই জিনিসগুলো আপনি একটু আমার ইউটিউব ফেসবুক আমরা যে কথা বলছি প্রচুর আমি টিপস দিয়েছি একটু ফলো করেন এইভাবে চলেন আর পাশাপাশি বিভিন্ন ব্যায়াম দিয়েছি এক্সারসাইজ এক্সারসাইজগুলো আপনি একটু শিখে ইউটিউব এবং ফেসবুকে দেওয়া আছে ওগুলো আপনি একটু ট্রাই করেন আশা করি কমে আসবে ব্যথায় ব্যথানাশক মলম বা গরম শেক আপনি দিয়ে দেখতে পারেন আর এখন শীতে যেটা হয় অনেক সময় মাসেল পুল হয় মাসেল টাইট হয়ে আসতে পারে পেইন হতে পারে সেটা হচ্ছে আমাদের পানি কম খাওয়ার কারণে এটা একটা কমন জিনিস সো নিয়মিত অন্তত তিন থেকে চার লিটার পার ডে দৈনিক আপনাকে পানি খেতে হবে ব্যথায় গরম শেক দিয়ে দেখেন ব্যায়ামগুলা করে দেখেন আর ব্যথানাশক ওষুধ যদি কোনো ডাক্তারের পরামর্শ আপনি খান খেতে পারেন কিছুদিন বেশি দিন খাওয়া যাবে না পাশাপাশি কিছু এক দুই মাস আপনি ক্যালসিয়াম খেয়ে দেখেন এবং vitamin B one B six B twelve কিনতে পাওয়া যায় একটা করে দুবেলা খেয়ে দেখেন তারপরেও যদি দেখেন যাচ্ছে না তাহলে অবশ্যই আপনাকে বাদ ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে আমরা মাসল স্প্রেন নিয়ে কথা বলছিলাম আসলে এত ব্যথা হয় তখন এবং তাৎক্ষণিক কি করবে সেই বিষয়টি নিয়ে একটু কথা বলবো জি মাসেল স্প্রেইন অনেক করেই হয়ে যায় অনেক কারণে হতে পারে অনেক সময় রাতে ঘুমের শোয়ার প্রবলেম হলে বালিশের সমস্যা থেকে হতে পারে মানে একটা ব্যাড অবস্থা বা মেল পজিশনে যদি ঘাট থাকে কোনো কারণে মাথা সেটা হতে পারে আবার অনেক সময় খেলতে যেও হয়ে যায় হয়ে যেতে পারে জি যে কোনো স্পোর্টসে বা আপনার কাজের মধ্যেও হতে পারে যেটা আমি প্রথমত বলছি যে কারণগুলো মোস্ট অফ দ্য কারণ হচ্ছে ফল্টি টেকনিক মানে ফল্ট অবস্থায় কোনো কিছুতে হলে এবং মানে আমাদের যদি হাইড্রেশন না থাকে শরীরে পর্যাপ্ত স্পেশালি শীতে কিন্তু মানুষ পানি কম কম পানি খাওয়া হয় হ্যাঁ মানুষ পানি কম খায় যেহেতু পানির চাহিদাটা মানে তৃষ্ণাটা কম হয় আমাদের যার কারণে সে পানিটা কম খায় কিন্তু পানির পরিমাণটা গরমেও যা আপনাকে একটু গরমে বেশি খেতে হবে প্রয়োজনে কিন্তু শীতে ন্যূনতম সুস্থ মানুষকে তিন লিটার পানি পার ডে খেয়ে যেতে হবে ওই ডিহাইড্রেট হলেও মাসেল পুল করতে পারে একেবারে কমন আবার অনেক সময় ইঞ্জুরি আপনি যেটা বলছেন স্প্রেইন হতে পারে বা অনেকে দেখা যায় যে বিভিন্ন কাজের ক্ষেত্রে একটা ভারী বোঝা নিল মাথায় বা অনেকে বিভিন্ন মেসেজ করে সেলুনে যায় অনেক কারণে তখন ইঞ্জুরি হয় আমরা প্রায় রুগী পেয়ে থাকি তো তা থেকেও ঘাড়ের এই প্রবলেমগুলো দেখা দিতে পারে অনেক সময় সেলনে যেটা করে যে ঘাড় ফুটায় ঘাড় ফুটানো জি খুবই খারাপ উচিত না এটা করা হ্যাঁ, নিশ্চয়ই হ্যাঁ অনেক সময় মারাও যেতে পারে ঘাড় ফুটানো থেকে আমরা সার্ভাইকাল দেখা যায় যে কট কম্প্রেশন হয়ে যেতে পারে বা ওখানে কন্টিউশন মানে কট ফেটে যেতে পারে সো সেই ক্ষেত্রে মানুষ মানে ফাঁস দিলে যা হয় একটা ফাঁসির রুগী মানে আসামি বা যে নিজের থেকে ফাঁসি দেয় যারা তাদের কি হয় ওখানে আমাদের ওডন্টয়েড প্রসেস থাকে ওই প্রসেসটা ভেঙে যায় বা কড়ে কম্প্রেশন হয় মানুষটা মারা যায় তদ্রুপ একইভাবে যদি কেউ ঘাড় ফুটাতে যায় সেলুনে সেটা যদি ফল্টিভাবে করে তখন কিন্তু এই দুর্ঘটনাটা হতে পারে আর সেটা না হলেও হঠাৎ প্যারালাইসিস হয়ে যেতে পারে চার হাত পা অবশ হয়ে যেতে পারে তারপরে হচ্ছে তার ঘাড়ে ইঞ্জুরি হতে পারে মাসেল ইঞ্জুরি হতে পারে লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে আমাদের যে বোনসগুলো আছে ঘাড়ে এই বোনসগুলোর মধ্যে শুধু দিয়ে মাংসপেশি না ভিতরে ইন্টারনাল বহু লিগামেন্ট আছে এই লিগামেন্টগুলো অনেক কারণে প্রদাহ হয় বিভিন্ন কারণে ওই যে বলছিলাম ফলটি টেকনিক ফলভাবে বসে থাকা এই যে মোবাইল ফোন আমরা সারাক্ষণ চালাচ্ছি ল্যাপটপ কম্পিউটার বা যে কোনো কাজ আপনি একটা কাজ হয়তো করছেন বা যে লেখালেখির কাজ করছে সে হয়তো নিখুঁত কাজটা সামনে ঝুঁকে করার চেষ্টা করতেছে আর যখন খুব বেশি কনসেন্ট্রেশন দেওয়া হয় খুব মনোযোগের সাথে কিন্তু এটা হয়েই যায় হয়েই যায় তখন ঘাড়ে কিন্তু ইনজুরিটা হওয়ার সম্ভাবনা থাকে যারা ইঞ্জিনিয়ার ড্রয়িং এর ক্ষেত্রে তাদেরকে কিন্তু মনোযোগ দিতে হয় খুব নিখুঁতভাবে বা যে কোনো কাজে আমরা দেখা যায় ঘাড় দীর্ঘ সময় সামনে ঝুঁকে রাখা লাগে অনেক সময় তো এই যে কন্টিনিউয়াস বা প্রলং পিরিয়ড অনেক পিরিয়ড ধরে যখন রাখে তখন কিন্তু ঘাড়ে আপনার ফাইব্রোসিস ডেভেলপ করতে পারে শুকিয়ে যেতে পারে টর্ন হতে পারে মাসেল পুলিং হয়ে যেতে পারে অনেক সময় যে মাসেলে যে ফিলামেন্টগুলো ফিলামে ফিলামেন্টগুলো প্যাস খেয়ে যেতে পারে ফিলামেন্টগুলো প্যারালাল থাকে একটা আরেকটার সাথে কিন্তু যদি সেটা টুইস্টিং হয় মানে প্যাস খেয়ে যায় তখন কিন্তু আপনার তীব্র ব্যথা হবে ব্যথা হতে পারে এবং একটা প্যাস যখন খেয়ে যায় সেখানে একটা প্রদাহ হয় ইনফ্লামেশন হয় ওই ইমপ্লাফেশন থেকে সেখানে সেকেন্ডারি আপনার ডিজেনারেশন হতে পারে ফাইব্রাস টিস্যু চলে আসতে পারে সো দেখা যায় যে মাস্কুলার টিস্যুর জায়গায় ফাইব্রাস টিস্যু তখন কিন্তু এটা অলওয়েজ আপনার ডিস্টার্ব করবে পেইন পেইন পেইন এটা এটা হতে পারে তো এটা আসলে প্রত্যেকটা ঘাড় এবং মাথা ব্যথা রুগীদেরকে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি কজটা কি আসলে আর মাথা ব্যথার ক্ষেত্রে আমরা যদি কমন কজ দেখি একেবারে এই যে শীত একটা ওয়েদার এই যে ডিউ টু কোল্ড অ্যাটমসফিয়ার মানে খুব ঠান্ডা ঠান্ডা থেকে আমাদের ভেজো কনস্ট্রিকশন হয় মানে ব্লাড ভেসেলগুলা টাইট হয়ে যায় ন্যাচারালি মানে যখনই ঠান্ডা ওয়েদার আসে তখন ব্লাড ভেসেল কনস্ট্রিকশন হয়ে পড়ে সে চিন্তা করে যদি কনস্ট্রিকশন আমি না হই বা মানে খিচে না যাই তাহলে আমার ব্লাড সার্কুলেশন বাড়বে আমার টেম্পারেচার মানে পরিবেশে চলে যেতে পারে কারণ সে তার টেম্পারেচারকে ধরে রাখতে চায় নিজের বডি তখনই ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিকশন করে সো এই যখন ব্লাড ভেসেল কনস্ট্রিকশন হয় তখন কিন্তু সার্কুলেশন কমে যায় এবং সার্কুলেশন কমে যাওয়ার কারণে হেডেক হতে পারে মাথা ব্যথা দেখা দিতে পারে একেবারে কমন যেটা আমরা শীতে আমরা যেটা পাই তারপরে হচ্ছে টেনশানোজেনিক টেনশন আমরা এমন কোন লোক নাই পৃথিবীতে যে তার টেনশন নাই ছোট বাচ্চারও নাকি ইদানিং টেনশন আমি বাচ্চাদেরকে দেখলে বলে আমার খুব টেনশন আচ্ছা তো টেনশনের আসলে এটা একটা একেবারে প্রাকৃতিক বিষয় সো টেনশন জেনিক হেডেক মাথা ব্যথা আসতে পারে এবং এটা স্ট্রেসে বা পড়াশোনা যখন একটা চাপ খুব বেশি পড়ে তখন বাচ্চাদের এই প্রবলেমটা আসতে পারে বা সে তার চাহিদা হচ্ছে না বা তার মতো করে খেলতে পারতেছে না সেটাও সে টেনশনে ফিল করে আর আমরা বয়স্করা তো বিভিন্ন আমাদের পেশাগত পারিবারিক বিভিন্ন টেনশন আমাদের আসেই বিভিন্ন অভাব অনটন দুশ্চিন্তা হতাশা বিভিন্ন কারণে মানুষের টেনশন জেনিক হেডেক একেবারে কমন অনেক সময় রুগী প্রেশার দেখতেছে বিভিন্ন ঘাড়ের এমআরআই করা হচ্ছে অনেক কিছু করা হচ্ছে সিটি স্ক্যান মাথার এমআরআই করে কিছু পাওয়া যাচ্ছে না মূলত টেনশন জেনিক হতে পারে তারপরে হচ্ছে যদি ভীষণ থেকে হতে পারে অনেক সময় চোখের প্রবলেম থেকেও কিন্তু মাথা ব্যথা ডেভেলপ করতে পারে এটা আমরা কমন বিভিন্ন কারণে পাই অনেকের অ্যালকোহলিজম মানে যারা অ্যালকোহল খায় নিয়মিত বা টোবাকো যেমন স্মোকার যারা তাদের কিন্তু অলওয়েজ একটা টেনশন মানে হেডেক থাকতে পারে এবং তাদের হেডেকটা ডিফারেন্ট টাইপের সেটা হচ্ছে ওটার প্রতি অ্যাফিনিটির কারণে হেডেক আসতে পারে আবার ওটা অতিরিক্ত খেলেও কিন্তু হেডেক আসতে পারে ধরেন চাহিদা হয়েছে সে খাচ্ছে না তখন তার একটা হেডেক শুরু হয়ে যাবে মাথা ব্যথা এটা একটা কমন আর আমরা তো সার্ভাইকোজেনিক কথা বলছিলাম এর আগে যে ঘাড়ের বিভিন্ন প্রবলেম থেকে মাথা ব্যথা একেবারেই কমন তাছাড়া মাথার ইটসেলফ নিজস্ব বিভিন্ন সমস্যা থেকে হতে পারে যেমন উচ্চ রক্তচাপ তা থেকে মাথা ব্যথা হতে পারে নিম্ন রক্তচাপ তা থেকে মাথা ব্যথা বা হেডেক হতে পারে কানের প্রবলেম থেকে হতে পারে মাথার পিছনে কিছু মাসেলস আছে আমাদের ঘাটটা নাড়াচড়া বা আমরা পিছনে নিতে এই মাসেলসগুলোরও বিভিন্ন সমস্যা থেকে মাথা ব্যথা আমাদের দেখা দিতে পারে তাছাড়া অনেক সময় পেটের প্রবলেম থেকে মাথা ব্যথা হতে পারে এটা অনেকে মানে চিন্তা করে কিভাবে সম্ভব আপনার খিদা লাগলে মাথা ব্যথা হবে একেবারে কমন জিনিস এটা খুবই কমন হাইপোগ্লাইসেমিয়া হলেই কিন্তু মাথা ব্যথা মাথা ব্যথা হতে পারে সো আবার পেটের ট্রাবল যারা যারা আইবিএস প্রবলেম ভোগে তাদের কিন্তু মাথা ব্যথা লেগেই থাকে আচ্ছা। অলওয়েজ লেগে থাকে যাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে মানে শারীরিকভাবে বিভিন্ন দীর্ঘদিন অন্য রোগে আক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত পেটের সমস্যা বলেন বা অন্য যে কোনো ডিজরা বা খাবার খেতে পারে না দীর্ঘদিন বা দুর্বল হ্যাঁ অনেক দিন ধরে জেনারেল উইকনেস ওই সকল রুগীরও মাথা ব্যথা অলওয়েজ থাকবে এবং মাথা ব্যথা হতে পারে কারো কারো আছে মাইগ্রেন মাইগ্রেন যেটা মাথার ইটসেলফ প্রবলেম হতে স্ট্রেস বা টেনশনে থাকে তখন সেটা হতে পারে যেমন সাইনোসাইটিস তখন সেটা তখন থেকে আবার মাইগ্রেন থেকেও সেটা দেখা দিতে পারে আবার মাথায় অনেক সময় আমাদের ইটসেলফ কিছু প্রবলেম হতে পারে যেমন দীর্ঘ হিস্ট্রি অফ ট্রমা আঘাত পেয়েছিল অনেক আগের পুরাতন ট্রমা থেকে আবার মাথা ব্যথা দেখা দিতে পারে বারবার বারবার মাথা ব্যথা দেখা দিতে পারে তারপরে হচ্ছে যদি মাথার মধ্যে যে সেরিব্রাল যে আর্টারিগুলো আছে এই আর্টারিতে যদি কোনো কারণে রক্ত চলাচল কম হয় সেটা হতে পারে কোলেস্টেরল থেকে অতিরিক্ত চর্বি জমে বা আমরা যেটা বলি অক্লিউশন ব্লক হয়ে যদি যায় তখন কিন্তু মাথা ব্যথা দেখা দিতে পারে সেখানে যদি আপনার ইন্টারনাল ব্লাড সার্কুলেশন যদি বাড়ে কমে তা থেকেও মাথা ব্যথা দেখা দিতে পারে বিভিন্ন টিউমার মাথা যদি হয় টিউমার একেবারে কমন প্রায় আমরা বিভিন্ন রোগী পাই মাথায় টিউমার হতে পারে তা থেকে মাথা ব্যথা হতে পারে পাশাপাশি অন্যান্য আরও ক্লিনিক্যাল বা সমস্যা ফিচার দেখা দিতে পারে মাথায় ধরেন ওই যে আপনি যেটা বলছেন যে সুগার লেভেল যদি শরীরে বাড়ে কমে তাও মাথা ব্যথা হতে পারে মানে মাথা ব্যথার আসলে লস অফ কজ আছে আবার অনেক আছে কিছু টিগারিং ফ্যাক্টর আছে যেটার কারণে মাথা ব্যথা হয় যেমন পরিবেশ দেখবেন আপনি একটা জায়গা আপনার গেলেই আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে মানে আপনার ফিজিক্যালি আপনি ওকে আপনার মানসিকভাবে আপনি সুস্থ আছেন সবই ঠিক আছে কিন্তু ওই পরিবেশে গেলে আপনার কিন্তু মাথা ব্যথাটা শুরু হয়ে যেতে পারে আবার পরিবেশ থেকে বেরোয় আসবেন মাথা ব্যথাটা নেই আবার অনেক সময় কসমেটিক্স থেকে হতে পারে বিভিন্ন কসমেটিক্স আমরা ইউজ করি প্রসাদনী বিভিন্ন দ্রব্যাদি সেখান থেকে অ্যারোমেট অ্যারোমেটিক যে সামগ্রী আছে সেগুলার গ্রান ইনগ্রেডিয়েন্ট বিভিন্ন কারণে মাথা ব্যথা দেখা দিতে পারে আসলে মাথা ব্যথা একটা এবং ঘাড় ব্যথা এটা এটা মানে অনেক কারণ কারণের কোনো আমরা শেষ নেই তবে আমরা কমন যেই সমস্যাগুলো আমরা নিয়মিত পাই তার মধ্যে হচ্ছে আমাদের যে ঘাড়ের ডিক্স প্রলাপস সার্ভাইকাল কার্ভেচার প্রবলেম এটা নিয়ে আমরা একটু কথা বলবো একজন দর্শক অপেক্ষায় আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন ওয়ালাইকুম সালাম আমি হ্যাঁ, ভলিউম কমিয়েছি জি পরিচয় দিয়ে সমস্যা কথা হ্যাঁ। বলুন আমার নাম মোহাম্মদ ফখরুল ইসলাম আমি ইউএসএ থেকে বলছি মিশিগান থেকে জি আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন সমস্যাটা বলুন শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনি সুদূর প্রবাস থেকে ফোন করেছেন আপনার সমস্যার কথা বলুন আমি আমেরিকা মিশিগান থেকে জি জি আমরা শুনতে পেয়েছি হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি আপনি আমাদের সাথে কথা বলুন মানে আপনি কি আমাদের সাথে আছেন আমার আজকে এক বছর যাবৎ হাঁটুর মাঝে ব্যথা আচ্ছা আমার সমস্যা হলো হাঁটুর মাঝে হুম বয়স কত আপনার লেফট হাঁটুর মধ্যে ব্যথা জয়েন্টে ব্যথা আমি এখানে ডাক্তার দর্শক টেলিভিশন ভলিউমটি কমিয়ে দিন হ্যাঁ শুনতেছেন জি জি আমরা শুনছি আপনি আপনি আমাদের সাথে কথা বলুন আপনি আপনার টিভি বা কি চালাচ্ছেন সেটা বন্ধ করে দেন আপনি ফোনে কথা বলুন আপনি কি আমাদের সাথে জি জি আছি আছি আমি আছি আচ্ছা আমার বয়স আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি আপনার হাঁটু ব্যথা এবং বয়স জি জি ধন্যবাদ আমরা উত্তর দিচ্ছি ওনার ওখানে তো প্রবলেম হচ্ছে ওনার বুঝতে সমস্যা আমরা যতটুকু বুঝতে পেরেছি উনি হাঁটু ব্যথায় ভুগছেন এবং বয়স সিক্সটি তো সিক্সটি বছর বয়সে যে কোনো পুরুষের হাঁটুতে প্রবলেম হতে পারে যেটা কমন সবচেয়ে কমন হচ্ছে অস্টিওআথ্রাইটিস সো এই অস্টিওআথ্রাইটিস এক হাঁটুতে হতে পারে দুই হাঁটুতে হতে পারে এবং এটার ট্রিটমেন্ট কি আসলে এটার বেশিরভাগ ট্রিটমেন্টই হচ্ছে আমরা রিহ্যাবিলিটেশন পুনর্বাসন চিকিৎসা রিহ্যাব ফিজিও এটার সাথে আমরা কিছু সাপ্লিমেন্ট অ্যাড করতে পারি বিভিন্ন মিনারেলস এবং সাপ্লিমেন্ট যেগুলো আমাদেরকে হাড় ও জোড়া ভালো রাখতে সাহায্য করে তার মধ্যে অন্যতম hyaluronic acid glucosamine vitamin D calcium magnesium এই জাতীয় ভিটামিন এবং মিনারেলস আছে এবং পাশাপাশি হচ্ছে রিহ্যাব ফিজিও রিহ্যাব ফিজিওর মধ্যে বিভিন্ন ইলেকট্রোথেরাপি আমরা করে থাকি ইলেকট্রোথেরাপির মধ্যে যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমরা ব্যবহার করে থাকি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড এই জাতীয় থেরাপি ইউজ করে থাকি এবং পাশাপাশি অনেক সময় আথ্রেডিজের কারণে অস্ট্রিয়াথ্রেডিজের কারণে ওনার যে উরু আমরা যেটা বলি থাইয়ার মাসেল কোয়াড্রিসেপস হ্যামস্ট্রিং সামনের বিলো নি মাসেলসগুলো অনেক সময় পেইন হতে পারে বা স্পার শর্ট হয়ে আসতে পারে শক্তি কমে যেতে পারে তো সেটাকে আমরা কিন্তু স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করে থাকি স্ট্রেসিং এক্সারসাইজ করে থাকি যেন ফ্লেক্সিবল হয় রেঞ্জ অফ মোশনটা বাড়ে মাসেলের শক্তিটা বাড়ে কারণ এই রোগে আস্তে আস্তে শক্তি কমে আসে আমরা যদি গ্রেডিং দেখি ফাইভ ফাইভ কমে থ্রিতে চলে আসতে পারে বা থ্রি প্লাসে থাকতে পারে আচ্ছা। <clears throat> বা বিলো ফোর ফোর মাইনাস থাকতে পারে সো সেটাকে আমরা এক্সারসাইজ করে করে বাড়াই তো আপনি হাঁটু ব্যথার বিভিন্ন ব্যায়াম আমি আমার ইউটিউব এবং ফেসবুকে দিয়েছি আমার নাম যেটা আছে ডক্টর এম ডি শফিউল্লাহ প্রধান আপনি সার্চ করলে পেয়ে যাবেন ওখানে গিয়ে ওই ব্যায়ামগুলো একটু শিখেন এবং ট্রাই করেন করতে থাকেন এবং ব্যথায় গরম শেক দিতে পারেন আর আরেকটা হচ্ছে অনেকে হাঁটু ব্যথা হলেই আমি দেখছি যে ব্যথা কমে গেল বা ভালো থাকলেও ভয় পায় যে হাঁটলে মনে হয় হাড় ক্ষয় হয়ে যাবে এটা একটা ভ্রান্ত অবৈজ্ঞানিক ধারণা অনেক রুগী আমাকে প্রশ্ন করে স্যার আমার যেহেতু হাঁটু ক্ষয় হয়েছে আমি কি হাঁটবো কিনা বা হাঁটাহাঁটি বেশি করলে নাকি ক্ষয় হয়ে যায় হ্যাঁ যাবে কিনা এটা একটা ভ্রান্ত ধারণা ক্ষয় রোগটা অনেক কারণে হয় অন্য কারণে হয় যেমন আঘাত পেলে হতে পারে বিভিন্ন ডিজিজ আর্থ্রাইটিস থেকে হতে পারে তারপরে হচ্ছে আপনার যদি আপনি উল্টো যদি হাঁটা চলাফেরা কম করেন তখন ক্ষয় আরও বেড়ে যেতে পারে সো এটা একটা ভ্রান্ত ধারণা আপনি পাশাপাশি স্বাভাবিক জীবনযাপন হাঁটা চলাফেরা এগুলো অভ্যাস করেন এবং সাইক্লিং যদি বাসায় সাইকেল আছে স্ট্যাটিক সাইক্লিং করতে পারেন আপনি যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ডে থাকেন আপনাদের সে সুযোগ সুবিধা আছে অথবা নিজে বাহিরে সাইক্লিং করতে পারেন এবং এটার সবচেয়ে বেস্ট হচ্ছে আপনাকে রিহ্যাব থেরাপি চিকিৎসা নিতে হবে যদি প্রয়োজন আপনি আমেরিকাতে ওখানে ফিজিওথেরাপি চিকিৎসককে দেখিয়ে আপনি থেরাপি নিতে পারেন আর আমাদের ব্যায়ামগুলো আপনি একটু ট্রাই করেন এবং ওই যে সাপ্লিমেন্টগুলো বলেছি সেগুলো আপনারা যে কোনো জায়গায় কিনতে পাবেন প্রেসক্রিপশনের প্রয়োজন নেই glucosamine chondroitin sulphate hyaluronic acid এগুলা ভালো অথেন্টিক সোর্স বা অথেন্টিক কোম্পানির সাপ্লিমেন্টগুলো আপনারা ওই গায়ে লেখা থাকে ওইভাবে আপনি খেতে পারেন আশা করি এগুলো আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে আসবে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো একটা বিরতি সময় হয়ে গেছে আচ্ছা। বলছি ঘাড় ও মাথা ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম আসলে মাসেল পেইন এমন একটা পর্যায়ে অনেক সময় পৌঁছে যায় যে মানে সহ্য করাটাই অনেক কঠিন হয়ে যায় এবং বিভিন্ন কারণে মাসেল পুল হতে পারে বা অনেকের অনেক সময় দেখা যায় যে কাফ মাসেল বা যে পায়ের যে কাফ মাসেল হঠাৎ টান ধরে বা পুল হয় সেটা কেন হয় এবং তখন কি করণীয় আসলে কাপ মাসেল কমন যেটা আমরা ডিহাইড্রেট থেকে হয় আমরা প্রায় রুগীদের বা অ্যাটমসফিয়ার আচ্ছা। থেকে হয় পরিবেশগত অতিরিক্ত ঠান্ডা এবং পানি কম খাওয়া এগুলো হচ্ছে একেবারে কমন তার সাথে হতে পারে ধরেন ফর্টি টেকনিক মানে কোনোভাবে পাটা এমনভাবে পড়েছে বা হাঁটতে গেলে বা কাজের ক্ষেত্রে যেটা হচ্ছে মাসেল তখন একটা মানে সার্টেন সে একটা প্রেসার ফিল করে যার কারণে সে পুল হয়ে বসে অনেকে বলে যে ঘুমের হয় হ্যাঁ ঘুমের তার ঘুম ভেঙে যায় হ্যাঁ, এমন ভাবে টেনে ধরে পা সেটাও একই ফলটি বা ঘুমের মধ্যে যদি ভুলভাবে পাটা অবস্থান থাকে অনেক সময় তা থেকে এটা হতে পারে ওভার স্ট্রেস হলে হতে পারে বা অতিরিক্ত মানে সংকোচন থেকে এই প্রবলেমটা দেখা দিতে পারে তো মাসেল পুল যদি কোথাও হয় হঠাৎ করে সেটা স্বাভাবিক হয়তো আবার ঠিক হয়ে যাবে কিন্তু কিছু পুলিং বা ইয়ে আছে যেটা আমরা যেমন ঘাড়ের সমস্যা বা কোমরের সমস্যা পেয়ে থাকি যেমন যাদের ডিক্স প্রলাপস থাকে তাদেরও মাসেল পুল হয় এবং সেই পুলটা কিন্তু আর ছেড়ে দিতে চায় না মানে পুলিং যেটা হয় ডিউ টু নার্ভাস মানে নার্ভ ইম্পালসের কারণে নার্ভের মানে কম্প্রেশনের কারণে নার্ভ থেকে যখন সার্টেন আপনার একটা মেসেজ অলওয়েজ যাচ্ছে মাসেলকে যে নার্ভ অলওয়েজ সে ইম্পালস পাঠাচ্ছে নার্ভ তো একটা ইম্পাস পাঠা আবার অফ হয় আবার ইম্পাস পাঠা আবার অফ হয় কিন্তু যখন নার্ভ নিজেই ইরিটেট থাকে তখন সে অলওয়েজ একটা ইম্পাস পাঠাতে থাকে মাসেলের মধ্যে তখন মাসেল অলওয়েজ টাইট এবং স্পাজম হয়ে থাকতে পারে মাসেল পেইন হতে পারে এবং সেই ক্ষেত্রেই প্রবলেমটা দেখা দেয় সেই ক্ষেত্রে আমাদের মাসেলের ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই যেমন আমরা ধরেন আপনার এই যে পুলিং এর কথা বলছেন যে কাপ মাসেল টাইট হয়ে গেল বা ঘাড় হঠাৎ করে বেঁকে গেল অনেকেরই তো হয় হঠাৎ করে ঘাড় বেঁকে যায় বেঁকে যেতে মানে পারে এক সাইড হয়ে গেল আর কিছুতেই সে ঘাড় ঘোরাতে পারছে না হ্যাঁ সেটাকে আমরা যদি লোকালি ট্রিটমেন্ট করি ঘাড়টাকে আমরা রিল্যাক্স করার বিভিন্ন মেথড আছে যেমন অনেক সময় গরম শেক দিলে ইমপ্রুভ হয় ঠান্ডা শেক দিলে ইমপ্রুভ হয় বা হালকা একটু মাসাজ করে দিলে ইমপ্রুভ হয় বা আমরা বিভিন্ন থেরাপি দেই থেরাপিতে ইমপ্রুভ হয়ে যায় কিন্তু যদি সেটা নার্ভাস সিস্টেম ডিজর্ডার থেকে হয় মানে নার্ভের কারণে হয় তাহলে কিন্তু আপনি যখন থেরাপি দিবেন একটু ইমপ্রুভ হবে আবার আগের মতো হয়ে যাবে আচ্ছা। তো এই জন্য আমাদের ওই ট্রিগারিং ফ্যাক্টরটাকে আইডেন্টিফাই করতে হয় যে কেন হচ্ছে ওই ওই জায়গার কম্প্রেশন আপনাকে বা ওই জায়গার ইরিটেশন বারবার ট্রিগার করা ট্রিগারটাকে আপনাকে বন্ধ করতে হবে না হলে আপনি সাময়িক উপকার পাবেন মাসেলটা হয়তো একটু আরাম হবে কিন্তু আবার হয়ে যাবে আর যেটা আমরা ডিহাইড্রেট থেকে হয় যেটা বলছিলাম ডিহাইড্রেট এই ক্ষেত্রে যদি আমরা পানিটা ঠিকমতো নিয়মিত খাই কমে আসে আর অনেক সমস্যা আছে দেখা যায় যে বিভিন্ন কারণ একসাথে হতে পারে মানে একটা কারণে না সিঙ্গেল কোন একটা কারণে না কয়েকটি কারণে কয়েকটি কারণে তার এই প্রবলেমটা দেখা দিতে পারে এবং তখন আরো বেশি সিভিয়ার হয় আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন আচ্ছা। ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আমি ডাক্তার শফিউল্লাহ স্যারের সাথে একটু কথা দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন আচ্ছা আমার এই মাথা করে এটা কানের থেকে আমি এটা বুঝতে পারি যে মাথা দিয়ে দুই কান এটা করে আর কি কিন্তু কান অনেকবার পরীক্ষা করা হয়েছে আমি বিদেশে পরীক্ষা করেছিলাম কানে কোনো সমস্যা নাই কিন্তু এই জিনিসটা মাথার থেকে হয় বয়স কত আপনার বয়স আটচল্লিশ আচ্ছা এটা কি সব সময় হয় নাকি মাঝে মাঝে হয় ঘুম এটা সব সময় থাকে সব সময় আপনার এমনিতে ঘাড় ব্যথা আছে ঘাড় আমার এমনি শরীরে কোনো ব্যথা নাই আচ্ছা আচ্ছা ঘাড়ে কোনো ব্যথা নাই শুধু মাথা কিন্তু আমার ডায়াবেটিস আছে হ্যাঁ কন্ট্রোল আছে প্রেসার আছে আচ্ছা কোলেস্টেরল আছে এগুলো কন্ট্রোলে আছে আচ্ছা আপনি মাথার কোনো সিটি স্ক্যান বা এমআরআই করেছিলেন মাথার এমআই করেছিলাম তারা বলছে তেমন কিছু নাই আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি ওনার কোনো সমস্যা পাওয়া হ্যাঁ, যায়নি পাওয়া যায়নি এবং কান ভালো হ্যাঁ। ওনার কোনো ঘাড়ের ব্যথা নাই কিন্তু ওনার অলওয়েজ মাথাটা একটা ঝিঝি ঝিঝি ঝিঝি যেটা করে কিন্তু ওনার একটা ব্যথা এরকম বলছে হ্যাঁ এবং ওনার একটা কোমরবিডিটিস আছে অলরেডি ডায়াবেটিস এবং যেটা বলছে উচ্চ রক্তচাপ ডিসলিপিডিমিয়া মানে কোলেস্টেরল বাড়তি আছে তো প্রথমত আপনার এই যে প্রেশার আপনি যে জিনিসগুলো আপনি জানেন আপনার যে রোগগুলো অলরেডি নোন মানে জানেন যেমন ডায়াবেটিস হাই প্রেশার কোলেস্টেরলের যে মাত্রাটা এগুলো আপনি নিয়মিত মনিটর করবেন হ্যাঁ এগুলো যেন আপনার কন্ট্রোলে থাকে আর পাশাপাশি আপনি একটু খেয়াল করবেন আপনার বালিশ থেকে প্রবলেমটা হচ্ছে কিনা যদি উঁচু বালিশ ব্যবহার করে তার থেকে হতে পারে আপনার কাজের থেকে প্রবলেমটা হচ্ছে কিনা ধরেন কাজের পেশাগত যে কাজটা করতেছেন সেটা এমন কোনো পজিশনে আপনাকে ঘাড় মাথা রাখতে হয় বা কাজ বা বারবার একই কাজে সে কাজটা করতে হয় সেটার থেকে হচ্ছে কিনা এটা আপনাকে খেয়াল করতে হবে আরেকটা হচ্ছে পর্যাপ্ত আপনি পানি খাচ্ছেন কিনা নিয়মিত সেটা যদি না হয় আপনি একটু সেদিকে মনোযোগ দেন আপনার কোনো অন্য কোনো বদ অভ্যাস আছে কিনা নাম্বার ওয়ান হচ্ছে আপনি স্মোকার কিনা মানে আপনি সিগারেট বা এই জাতীয় তামাক দ্রব্য নেন কিনা যদি নিয়ে থাকেন আপনাকে আজকে থেকেই বন্ধ করতে হবে আর আমি কিছু ভিডিও দিয়েছি মাথা ব্যথার ক্ষেত্রে যেমন পশ্চারাল যে মাথা ব্যথা হয় অনেকের বা অনেক সাথে মাথা ঘুরানো এই জাতীয় সমস্যা হতে পারে তো ওগুলার কিছু ব্যায়াম দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আর এই ক্ষেত্রে আপনার এই যে মাথা ব্যথার ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার থেরাপি দিয়ে থাকি এই থেরাপিগুলা হতে পারে ড্রাই নিডেলিং খুব কমন একটা জিনিস ড্রাই নিডেলিং আমরা কিছু স্পেসিফিক মাসেল টার্গেট করে আমরা পয়েন্টে ড্রাই নিডেল দিই তো ওই নিডলিং করলে এটা কোনো ওষুধ না জাস্ট সিম্পল পেইনবিহীন নিডল ইউজ করি যে যাতে মাথা ব্যথাটা এক্সিলেন্ট একটা রেজাল্ট আসে যাদের কোনো কজ পাওয়া যায় না এবং এটা খুবই অথেন্টিক একটা ট্রিটমেন্ট এই এই কাজটা আমরা করে থাকি আর মাথা ব্যথার ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে অনেক সময় টেনশনজেনিক হতে পারে ধরেন আপনি কাজের প্রেশারে থাকেন বা পরে পারিবারিক সমস্যা বিভিন্ন কারণে এই সমস্যাটা দেখা দিতে পারে যদি পর্যাপ্ত আপনার ঘুম না হয় তা থেকে এই সমস্যাগুলো দেখা দিতে পারে তো আমার মনে হয় আপনি নিজে থেকেও দেখেন যে এই কজগুলোর মধ্যে আপনার কোনো সমস্যা আছে কি না আর পাশাপাশি পানি খাওয়া বা ধূমপান এগুলো থাকলে এগুলো আপনাকে অ্যাভয়েড করেন আমার মনে হয় ওরিড হওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ এটা আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে আসবে আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ওয়ালাইকুম আসসালাম আমি মগবাজার থেকে বলছি আমার নাম সাথী জি আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন আমার সমস্যাটা হাতে ডাইন হাতটা বেশি একদম জিজি দেয় ঠান্ডা হলে বেশি হয় জিজি দেয় এমনকি ব্যথা করে আর নখগুলি খুপি করে যখন মনাজাত ধরি নামাজ পড়লে হাতটা আমি দিকে রাখতে পারি না আস্তে আস্তে নেমে এসে পড়ে এজন্য আমি কি করতে পারি আপনার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা অন্য কোনো সমস্যা আছে না না আমার ডায়াবেটিস নাই উচ্চ রক্তচাপ নাই আমার রক্তে আছে বয়স কত আপনার আমার বয়স শোয়ার সময় যখন রাতে ঘুমান বালিশ কয়টা দেন আপনি শোয়ার সময় বালিশ কয়টা ইউজ করেন আমি একটা ভালো ইউজ করি বুকটা করতে হয় আমার নিচা করলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে বন্ধ হয়ে আসে আচ্ছা মোবাইল ফোন ব্যবহার কেমন করেন মোবাইল ফোন খুব কম খুব কম জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার ঘাট থেকে হাতে ব্যথা আসে যে মোনাজাতে কষ্ট হয় এটা হাত আস্তে আস্তে নেমে আসে নেমে আসে এটা কমন ঘাড়ে যদি কোনো প্রবলেম হয় তখনই হাতের প্রবলেম দেখা দিবে কারণ ঘাড় থেকে হাতের নিয়ন্ত্রণ হয় মানে ঘাড় হচ্ছে সেন্টার হাতের জন্য সেখান থেকে নার্ভগুলো হাতে আসছে সো নিয়ন্ত্রণ হয় যদি ঘাড়ে একটু ডিস্ক প্রলাপস থাকে একটু কম্প্রেশন থাকে ইভেন কি ঘাড়ের মাসেলও যদি কোনো কারণে টাইট থাকে তখন হাতটা ওকে জমানো হয় শক্তি কমে আসে ইম্পালস ঠিকমতো আসে না তো সেক্ষেত্রে আপনি একটু ট্রাই করেন আপনি বলছিলেন যে ঘুমের সমস্যার কারণে দুই বালিশটা একটু উঁচু ইউজ করেন একটু নিচু বালিশ ব্যবহার করা যায় কিনা ওটা একটু ইয়ে করেন আর নিঃশ্বাস বন্ধ হয় যেটা বলছেন সেই ক্ষেত্রে আপনাকে ডিপ ব্রিদিং এক্সারসাইজ আমরা আমাদের ইউটিউব ফেসবুকে দিয়েছি এবং আপনি অন্য ডাক্তারদেরও পাবেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম সো এইগুলো একটু আপনি শিখেন দেখবেন আপনার এই যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসাটা ঘুমের মধ্যে শোয়ার সময় কমে আসবে যদি এটা কমে যায় আপনি বালিশটা পাতলা ইউজ করতে পারতেছেন বালিশ পাতলা ইউজ করলে ঘাড়ের প্রবলেমটা অনেকাংশে কমে আসবে আর এই ক্ষেত্রে আপনি ঘাড়ের আমরা কিছু ব্যায়াম দিয়েছি দেখবেন static neck muscle static exercise যেটা আমরা আইসোমেট্রিক বলে থাকি এনাদার নেম ওই আইসোমেট্রিক এক্সারসাইজগুলো আপনি শিখে করবেন ব্যথায় গরম শেক দিতে পারেন ঘাড়ে হাতে কোনো সমস্যা নেই দু তিন বেলা এবং ঘাড়ের ব্যায়ামগুলো স্টেটিক এবং মোবিলাইজিং বিভিন্ন এক্সারসাইজ দেওয়া হচ্ছে এগুলো একটু ট্রাই করেন কিছু স্ট্রেসিং কিছু নিউরোডাইনামিক ব্যায়াম আমরা ইউটিউব ফেসবুকে দিয়েছি দেখবেন ঘাড় ও হাতের ব্যথার ক্ষেত্রে ওগুলো আপনি একটু ট্রাই করতে পারেন পাশাপাশি আপনি মিকোবেলামিন একটা ট্যাবলেট পাওয়া যায় ভিটামিন একটা করে দুবেলা এক দুই মাস খান আর যদি এতেও না কমে আপনাকে আপনি আগে ওই যে বলছি পশ্চার শোয়া ব্যায়াম নিজের সামনে ঝুঁকে কাজ না করা এগুলো একটু অ্যাভয়েড করে ট্রাই করেন যদি না হয় আপনাকে তো ঘাড়ের একটা টেস্ট করে দেখতে হবে তবে তার আগে একজন বাদ ব্যথা ডাক্তারকে দেখিয়ে এমআরআই বা সিটি স্ক্যান বা এক্স রে করে ঘাটটা এক্সক্লুড করতে হবে যে ওখানে অন্য কোনো সমস্যা আছে কি না সেই ক্ষেত্রে হয়তো আমরা আবার আপনাকে অ্যাডভান্স কোনো ট্রিটমেন্ট লাগলে আমরা প্রোভাইড করব আসলে দেখা যায় যে একটা সমস্যা থেকে আরেকটার উৎপত্তি হয় ওনার যেমন নিঃশ্বাসের কষ্ট হয় মানে উঁচু বালিশ ব্যবহার না করলে আবার সেই সেই জন্য কিন্তু তাকে পালমোনারি রিহ্যাবিলিটেশন সেটা যদি সে করে সেক্ষেত্রে সেইটা সমাধান হলে আবার এটাও সমাধান হয়ে যাবে সুতরাং এই যে রিহ্যাবিলিটেশন এটা কিন্তু একটা অনেক বড় একটা বিষয় হ্যাঁ একটার সাথে একটা ভাবে জড়িত একটা একটা সমস্যার কনসিকুয়েন্স আরেকটা সমস্যা সমস্যা চলে আসে আমাদের সাথে আরো একজন দর্শক আছেন আমরা ফোনটি দিচ্ছি জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যা কথা চিটাং থেকে বলছিলাম জসিম খান জি আমার স্যার আমার সমস্যা হচ্ছে স্যার হাতের জয়েন্টে জয়েন্টে ব্যথা ফুলে যায় আর কি কত বছর ধরে আজকে প্রায় আট নয় মাস ধরে আচ্ছা বয়স কত আপনার বয়স হচ্ছে স্যার ফর্টি টু 42 এর মধ্যে ডাক্তার দেখিয়েছেন না এখনো দেখান জি স্যার জি স্যার দুইটা দেখেছিলাম দিছিলেন অ্যাপ্রক্সেন প্লাস হুম তারপরে রেসকেল কিট হুম তারপর অস্টোকেল ডি আর নিউবিয়ন আচ্ছা না সেটা তো ওষুধের কথা বলছেন ডাক্তার সাহেব কোনো রোগের কথা বলেছে কিনা জি এই রোগে আপনি জি স্যার আমার ইউরিক অ্যাসিড টেস্টের কথা বলছিল ইউরিক অ্যাসিড হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন আচ্ছা আর ডায়াবেটিস 4. আগে ছিল 10 আর বর্তমানে আছে 4.6 ইউরিক অ্যাসিড কমানোর জন্য ওষুধ দিয়েছেন ডাক্তার সাহেব জি ইউরিক অ্যাসিডের জন্য তো কিছুই দেয় নাই আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আসলে জোড়ায় জোড়ায় যদি ব্যথা হয় কারণ এবং সেটা ফুলে যায় সেটা multiple joint involvement uric acid হয় তবে ওরকম না খুব মানে এক্সট্রিম পর্যায়ে হয় না অন্য কোনো আর্থ্রাইটিস থেকে হতে পারে এটা কমন আর ওনার আরেকটা হচ্ছে উনি চট্টগ্রামে থাকেন চট্টগ্রাম এবং আমাদের দক্ষিণ অঞ্চলে যারা থাকে কক্সেস বাজার ওই এলাকায় সামুদ্রিক মাছের একটা প্রভাব আছে ওনারা নিয়মিত সামুদ্রিক মাছ খায় সামুদ্রিক মাছ খুবই উপকারী আমাদের জন্য খুবই দরকার আমাদের ব্রেন বলেন হার্ট বলেন যে কোনো মানে সুস্থতার ক্ষেত্রে খুবই ভালো একটা ঔষধ আমি বলে মনে করি পাশাপাশি কিছু লোকের জন্য এটা একটা আমি বলবো রোগের কারণ তার মধ্যে যেটা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া তো ওই খাবারগুলা ওনারা নিয়মিত না খেয়ে পাশাপাশি উনি হয়তো দেশি মাছ খেতে পারে মুরগি খেতে পারে বা এই জাতীয় খাবার বা শাকসবজি একটু বাড়াতে পারে মানে যাদের ইউরিক অ্যাসিড প্রবলেম থাকে তারা সামুদ্রিক মাছ একেবারে বন্ধ করার দরকার নাই মানে নিয়মিত না খেয়ে সেটাকে হয়তো সাপ্তাহে করতে পারে হ্যাঁ কমিয়ে ফেলা এটা একটা আছে কারণ যদি সেটা এক্সক্রিশন না হয় তাহলে হয়তো ইউরেট ক্রিস্টাল বেড়ে যাবে ইউরিক অ্যাসিডের কারণে জোড়াগুলা ক্ষত ক্ষয় হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে হাঁটু বিভিন্ন জোড়া নষ্ট হয় আমরা আমরা দেখি ওখানে ডিপোজিট মানে ট্রফি মানে অস্টিওফাইটের মতো তৈরি হতে পারে এবং সেটা থেকে ওনার আরও বিভিন্ন প্রবলেম দেখা দিতে পারে তো আপনি খাবারটা একটু কন্ট্রোল করেন আর পাশাপাশি ডাক্তার সাহেবের সাথে কথা বলে উনি হয়তো সাময়িক কোনো ওষুধ দিবে সেটা আপনি খান আর আপনাকে পানি খেতে হবে মানে যেটা আমরা নিয়মিত খাবার পানি এই খাবার পানিটা আপনাকে বাড়াতে হবে আপনাকে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ বলতে হচ্ছে এরকম না যে দৌড় দেওয়া ব্যাপারটা তা না নিয়মিত হাঁটেন অন্তত আধা ঘন্টা এক ঘন্টা নিয়মিত বা কাজের মধ্যে বা অফিসে আসা যাওয়ার ব্যবসায়িক আপনি যাই করেন না কেন সেটার ক্ষেত্রে একটু হাঁটার অভ্যাসটা করেন দেখবেন এই এই প্রবলেমগুলো অনেকাংশে কমে আসছে আর আমার মনে হয় আপনার অন্য কোনো আর্থ্রাইটিস থাকতে পারে সেক্ষেত্রে ব্লাড টেস্ট করা প্রয়োজন আমাদের আরও একটি বিরতির সময় মাথা ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম যে ঘাড়ে তো বিভিন্ন কারণে ব্যথা হয়ে থাকে পার্টিকুলারলি সার্ভাইকাল ডিস্ক প্রলাপস কোমরে যেমন আমরা কোমর ব্যথার ক্ষেত্রে বলেই থাকি যে লাম্বার ডিস্ক প্রলাপস হয়ে থাকে খুব কমন এবং ঘাড়ের ক্ষেত্রেও কিন্তু সার্ভাইকাল ডিস্ক প্রলাপস এটিও কমন হুম এই রুগী সবচেয়ে বেশি এখন আমাদের এবং এটা থেকে অলয়েস মাথা ব্যথা হতে পারে ঘাড় ব্যথা হাতে ব্যথা হাতের আঙ্গুল অবশ হয়ে আসা বা শক্তিহীন হয়ে পড়ে যেতে পারে এবং আমরা খুব মারাত্মক রুগী পাচ্ছি ইদানিং মানে প্রচুর রুগী এবং যারা ইয়াং রুগী ইয়াং জেনারেশন পাওয়া যাচ্ছে এবং অনেক সময় আমাদের বাধ্য হয়ে মানে সার্জারিতে পাঠাতে হয় রুগীদেরকে যেটা হচ্ছে অনেক সময় সার্ভাইকাল মাইলোপ্যাথি হতে পারে মানে দীর্ঘ দীর্ঘ সময় যখন ডিক্স কম্প্রেশন হয়ে থাকে ঘাড়ে মানে নার্ভ কর্ড তখন দেখা যায় যে ওখানে একটা স্পট হয়ে যেতে পারে নার্ভ সেলগুলো মারা যায় তখন তার চার হাত পা অবশ্যই আসা বা হাঁটতে না পারা ব্যালেন্সে প্রবলেম এই জাতীয় সমস্যা নিয়ে আসে রুগী আমাদের কাছে তখন এমআরআইতে আমরা সার্ভাইকাল মাইলোপ্যাথি প্রায়ই পাচ্ছি এবং যেটা আচ্ছা। খুবই ইয়াং মধ্যবয়সী রুগীর সংখ্যা সবচেয়ে বেশি এবং ডিক্স প্রলাপস আপনি যেটা বলছেন এটাও ইয়াং রুগী আমরা বেশি পাচ্ছি আর মূল কারণটি হচ্ছে আমাদের বিভিন্ন ডিভাইসের ব্যবহার এবং কাজ কাজের ধরন আমরা কিন্তু মানে প্রতিনিয়তি বিভিন্ন কারণে সামনে ঝুঁকে কাজ করতে হচ্ছে সেটা কাজে যতটুক না সময় লাগে যেমন ধরেন আপনি একটা ইঞ্জিনিয়ারিং পেশা জড়িত বা একজন শ্রমিক পেশা বা হচ্ছে মেকানিক্যাল কাজে জড়িত সে হয়তো কাজটা সামনে ঝুঁকে কিছু সময় করে তার সারাক্ষণ সে কাজটা করা প্রয়োজন হয় না আবার তাকে হয়তো ঘাটটা সোজা করা হয় সেটা থেকে হয় কম সেটার সাথে ইঞ্জুরি জড়িত থাকতে পারে অনেক কারণে হয় কিন্তু আমরা যেটা এখন এই যে মোবাইল ফোনের ব্যবহার দেখছি এই মোবাইল ফোন আপনার মানে সময় অসময় মানুষের কাজের ফাঁকে ফাঁকে অনেকে কাজ ফাঁকি দেওয়ার জন্য মোবাইল ফোন ব্যবহার করে মানে কাজটা মানে বাদ দিয়েই সারাক্ষণ মোবাইলটা ধরে এটা আমিও করি আমারও কাজের ফাঁকে ফাঁকে মোবাইল ফোন বিভিন্ন কারণে ব্যবহার করতে হয় তো এই ক্ষেত্রে আমরা যেটা করি মোবাইল ফোনে সামনে ঝুঁকে ব্যবহার করা হয় এবং টানা যখন ব্যবহার করা হচ্ছে তখনই সার্ভাইকাল ডিস্ক প্রোলাপস এটা হয় এটা একদিন হয় না মানে ধরেন এটা একটা রোগ হতে ন্যূনতম দুই তিন বছর সময় লাগে এবং খুব গ্রেজুয়ালি হতে হতে হতে একদিন হতে আমরা এই রুগীগুলো পাই আর একটা হচ্ছে উঁচু বালিশ ব্যবহার যেটা বলছে যে রুগীও তো বললো যে উনি দুইটা হ্যাঁ, মানে উঁচু বালিশ ব্যবহার করে অনেকে খুব ঠু উঁচু বালিশ ব্যবহার করে সো এগুলো হচ্ছে কমন কজ এই জিনিসগুলো আমাদেরকে এখন শিখার দরকার জানার দরকার এবং পেশাগত কারণেও লম্বা সময় ধরে কম্পিউটার ইউজ করতে কম্পিউটার ব্যবহার এবং কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে যেটা হয় যদি মনিটরের লেভেলটা একটু নিচু থাকে তখন সে বাধ্য হয়ে নিচে ঘাটটা এভাবে রেখে কাজটা করতে হয় এই যে সামনে ঝুঁকে এভাবে কাজ করা এতে ঘাড়ে প্রবলেম হয় সো এগুলো আমরা কারেকশান দরকার আমাদের আমরা যদি মোবাইল ফোন প্রয়োজন ছাড়া ইউজ না করি বা করলেও আমরা যেন স্ট্রেট একটা আই লেভেলে এনে মোবাইল ফোনটা ব্যবহার করি এবং কম্পিউটারের মনিটরটা স্ট্রেট করে কাজ করি এবং এক ঘন্টা পর পর একটু অবস্থান চেঞ্জ করি মানে ধরেন টানা এক ঘন্টা আপনি কম্পিউটারে কাজ করলেন দেন একটু উঠেন একটু দাঁড়ান বা একটু স্ট্রেস করেন দেন আবার কাজটা করেন বা একটু ঘাড়ের মুভমেন্ট আছে আমি ঘাড়ে তো প্রচুর ব্যায়াম দিয়েছি যে যারা ডেস্ক জব ওয়ার্কার তাদের জন্য যে ব্যায়াম অফিসে বসেই মানে চেয়ারে বসেই বসেই সেই ব্যায়ামটা ব্যায়ামগুলো করতে পারে খুব সহজ এবং ইজি আর এটা এরকম না যে আপনাকে মানে একেবারে ঘড়ির কাটা ধরে তিন মিনিট দশ মিনিট পনেরো মিনিট করতে হবে নট নেসেসারি আপনি যখন পারেন তখনই করেন এটা আপনার ফ্লেক্সিবল দর্শক অপেক্ষায় আছেন ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আমার নাম হচ্ছে আলমগীর জি আমার সমস্যাটা হলো PLID L point L five S one এটাকে আমি মহাখালী গিয়েছিলাম ডক্টর জাহিদ সিংহর কাছে তো উনি বলেছিল এটা অপারেশন করা লাগবে রাজশাহী ঢাকা থেকে আসছে এক ডক্টর নাম হলো শামসুজ্জামান সহকারী অধ্যাপক নেই তো উনি বললো যে এটা অপারেশন করা লাগবে না রাজশাহীতে এটা করেছিলাম তো রাজশাহীর নিউরোসার্জনেরও বলেছিল এটা অপারেশন করা লাগবে এখন আমি খাই নর্মালি সেভেন্টি ফাইভ এটাকে আর কি কোন রকম দিনকাল দিনকাল চলে যাচ্ছে আর যদি সার্জন ডাক্তার ওটা আর কি হাফ খায় আচ্ছা আপনার কি করেন পেশা কি আর আপনার সমস্যাটা বর্তমানে কি শারীরিক সমস্যার কথা বলে আমি সাধারণত মোটরসাইকেল চালাই মোটরসাইকেলে কিছু মাঝে আগে ভুট ভুটি চালাতাম হুম পারবেন এলাকে হুম মোটরসাইকেলের উপর কিছু ব্যবসা করি দোকান দোকান সেল আচ্ছা তো এই সমস্যাটা আর শারীরিক সমস্যা কি আপনার কষ্টটা কি সেটা বলেন কোমর ব্যথা পা ব্যথা যে বাম পায়ের মানে শুয়ে গেলেই শুয়ে গেলে বাম পায়ের রগে ব্যথা আচ্ছা থেকে পায়ে বাম পায়ে বাম সাইডে আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনাকে দুই ডাক্তার দুই কথা বলেছে এক ডাক্তার ওষুধ দিয়েছে আরেকজন বলেছে অপারেশন করতে হবে উনি ওষুধ খেয়ে আছে মোটামুটি চলছে ওনার পেশা হচ্ছে উনি মোটরসাইকেল সম্ভবত এটার সাথে রিলেটেড জব করে হয়তো তাকে ড্রাইভও করতে হয় বা এই জাতীয় কাজ সে করে তো পেশা একটা ইম্পর্টেন্ট ইস্যু আমাদের এই সকল রোগের ক্ষেত্রে পেশা যদি ভুলভাবে কাজ করা হয় ধরেন মোটর ড্রাইভ করার ক্ষেত্রে যদি সে কুজো হয়ে বসে খুব ভাঙা চূড়া রাস্তা থাকে হ্যাঁ বা তাকে বিভিন্ন কারণে ঠেলতে হয় কুজো হয়ে কাজ করতে হয় তখন এই জাতীয় প্রবলেমগুলো দেখা দিতে পারে বা ধরেন মোটরসাইকেলে উঠার কথা দুইজন নীল ও তিনজন তখন বসার প্রবলেম এবং ড্রাইভিংয়ে প্রবলেম হয় সবকিছু লোডের একটা ব্যাপার আছে ব্যালেন্স এর একটা ব্যাপার আছে সেক্ষেত্রে কিন্তু ঘাড়ে কোমরে পিঠে বিভিন্ন ইঞ্জুরি এবং ডিস্ক প্রলাপস হতে পারে তো যাই হোক ওনার PLID L four five S one উনি যেটা বলছে দুইটা লেভেলে এখন আসেন অপারেশন করবে নাকি ওষুধ খাবে নাকি থেরাপি দিবে কি করবে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট রোগীরা কনফিউজ হয়ে যায় আর বাস্তবতা সেটাই যে আপনি অপারেশন করলেন থেরাপি দিলেন ভালো হয়ে যাওয়ার পরেও আবার ব্যথা হতে পারে বা আবার রোগটা দেখা দিতে পারে সেটার মূল কারণটি হচ্ছে ওই যে কারণে রোগগুলা হয় ওই একই কাজ যদি আপনি গিয়ে আবার করেন সেটা হতে পারে আর চিকিৎসা চিকিৎসা হচ্ছে খুব সহজ এখন আমি রুগীদেরকে বলে দিই প্রথমত চিকিৎসা হচ্ছে আমরা ফার্স্ট ট্রাই করি কিছু ব্যথা ওষুধ কিছু ব্যায়াম রেস্ট এবং রুগীকে আর্গোনমিক শেখানো যে বসা চলা ফেরা কাজটা সে ভুলভাবে যেন না করে সেটা যদি পনেরো বিশ দিন এক মাস দেড় মাস দুই মাসে দেখতে পারে যে এতে ইম্প্রুভ হচ্ছে কিনা যদি ইম্প্রুভ না হয় তাকে রিহ্যাবিলিটেশন চিকিৎসায় যেতে হবে রিহ্যাব ফিজিও করতেই হবে কোনো উপায় নেই সেটা হচ্ছে মেইন ট্রিটমেন্টের এইট্টি টু নাইনটি পার্সেন্ট জায়গা দখল করে আছে এবং সেটা প্রপারভাবে যদি করা যায় সেক্ষেত্রে হসপিটালে থেকে কাজটা করতে হবে যদি করা যায় রুগীগুলা ভালো হয়ে যায় এবং সেটা যদি ফেল করে মানে আপনি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট নিলেন সময় নিয়ে করলেন হসপিটালে থেকে করলেন ফেল করলে দেন আপনাকে অপারেশন মাস্ট যেতে হবে তাহলে আপনাকে এই কয়েকটা ধাপ আপনার ট্রিটমেন্ট প্রোটোকল এগুলো মেনে যদি করে তাহলে রুগীর জন্য ভালো হ্যাঁ অনেক ক্ষেত্রে ডাইরেক্ট অপারেশনের প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে যদি দেখি আমরা তার পাটে পায়ের পাতাটা ফুড ড্রপ প্রস্রাব পায়খানার প্রবলেম হচ্ছে ধরে রাখতে পারছে না বা পা প্যারালাইসিস হয়ে গিয়েছে মানে একেবারে এক্সট্রিম লেভেল এক্সট্রিম অথবা এমআরআই তে এক্সট্রুডেড ডিস্ক দেখাচ্ছে এমআরআইটা দেখলে বোঝা যাবে যে খুব এক্সট্রুডেড বা ওখানে ক্যানেল স্টোনোস্ট হয়ে আছে বয়স তার পেশা হিসাব করে সার্জন সিদ্ধান্ত নেবে যে অপারেশন করবে কিনা যদি দরকার অপারেশনের প্রয়োজন হতে পারে কিন্তু আমার মনে হয় আপনার এই ট্রিটমেন্টগুলো আপনি আপনার কথা অনুযায়ী আমি যা বুঝলাম আগে আপনি ওই রিহ্যাব ফিজিও চিকিৎসা নেন এক্সারসাইজ করেন দেখেন আমার মনে হয় এতে ইম্প্রুভ হয়ে যেতে পারে আর ওই যে কাজটা ঠিক করেন কাজটা কিভাবে সঠিকভাবে করবেন সেটা আমরা বারবার বলছি বিভিন্ন আর্গোনমিক্স আছে ইউটিউব ফেসবুকে গেলে আপনি সার্চ করলে পাবেন যে মোটরসাইকেল সঠিকভাবে চালানো ব্যবহারের নিয়ম কী দেখবেন সব আছে ইউটিউবে সব জায়গায় হ্যাঁ ছবি সহকারে দেওয়া আছে ওগুলো আপনি মানেন দেন যদি এইভাবে ইম্প্রুভ না হয় দে আপনাকে হয়তো অপারেশনে যেতে হবে আবার অপারেশন করলেই যে আপনি ভালো হয়ে যাবেন কোনো গ্যারান্টি নেই আপনি আবারও প্রবলেম দেখা দিতে পারে ওই যে একই কারণ ওই কারণগুলো আপনাকে অবশ্যই আগে কারণ জানতে হবে কেন আপনার রোগটা হলো আপনার বন্ধুর ভাইয়ের বা আপনার অন্য কারো এই রোগটা কেন হলো না সেটা হচ্ছে আপনার কারণ নিজের থেকেই তৈরি করেছেন ওই কারণটা আপনি বন্ধ করতে হবে আসলে কারণ বুঝে এবং সেই অনুযায়ী যদি ট্রিটমেন্ট প্ল্যান করে প্রপারলি চিকিৎসা করা যায় নিশ্চয়ই তাহলে অনেকটা স্বস্তি পাওয়া যায় আজকে আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে